আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন তেজের কারণে আমার ট্যাক্স কি আপনি দেখছেন না দেখিনি শুনছি শুই নাই প্রেমে পড়ছেন হ্যাঁ